স্বাধীনতা টিভি চেতনায় স্বাধীনতা কলকাতা থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি চাকা ফেটে গেছে তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে ঢাকায় কলকাতা থেকে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এ বিজি থ্রি নাইন টু বিমান টেক অফের সময় বিমান চালক টের পান ঢাকায় শাহজালাল বিমানবন্দরের সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি ছিল তবে পাইলটের দক্ষতায় বাহাত্তর জন যাত্রী এবং পাঁচজন ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করেছে বিমানটি